بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر শ্রদ্ধা সভাপতি সাহেব সঞ্চালক মহাশয় ওলামায় কেরম সুপ্রিয় ভাই ও বন্ধের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সম্মুখে সুরাতুল আস পবিত্র কোরআনের একটি ছোট্ট সুরা তেলাবাদ করেছি ইনশাআল্লাহ অত্র সুরাকে সম্মুখে রেখে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সম্মুখে পরিবেশন করবো তবে অত্র সুরার ব্যাখ্যা ও বিশ্লেষণে যাওয়ার আগে কয়েকটি কথা আমাদের মানসিক দিক থেকে প্রস্তুত হওয়া এবং প্রস্তুত থাকার জন্য কিছুই যখন মডেল হচ্ছে আধুনিক হচ্ছে আমরা মানুষও মডেল এবং আধুনিক হয়ে যাচ্ছি এবং আমি যতটুকু অবগত আছি শুধু বাংলাদেশ বলে নাই বর্তমানে সারা পৃথিবীতে যারা হয়তো পবিত্র কোরআনের দু চারটি আয়াত হাদিস এবং সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বী থেকে কয়েকটি হয়তো মন্ত্র বেদের কয়েকটি শ্লোক পাঠ করে নিলে এই মডার্ন যুগের আধুনিক যুগের লোকেরা মনে মনে ভাবেন ইনি হচ্ছেন বিশাল আপনাদের শুধু একটা কথা স্মরণ করিয়ে যায় আমি যখন ছাত্র ছিলাম এখন অবশ্য ইসলামের ছাত্র এখন আমি ছাত্র তবে এখন আর মাদ্রাসায় পড়াশোনা করি না এখন সাধারণভাবে পড়াশোনা করি এবং সাহিত্যের সাথে মত বিনিময় করি যেখানে বুঝতে সমস্যা হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করি এই দৃষ্টিকোণ থেকে আমি ছাত্র এবং যতদিন বাঁচব ততদিনই ছাত্র তবে যখন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম মাদ্রাসার ছাত্র থাকা কালীনই চারখানা বেদ পড়েছে বারোখানা উপনিষদ কেউ কেউ বলেছেন একশো কুড়িখানা উপনিষদ আছে কিন্তু প্র্যাকটিক্যাল থেকে সাধারণত বারোখানা দেখা যায় বারোখানা উপনিষদ পড়েছে আঠারোখানা পুরাণ তার মধ্যে অনেকগুলো পুরাণ পড়েছে মন সংহিতা পড়েছে রামায়ণ পড়েছে রামচরিত মানস পড়েছে শ্রীমদ ভগবত গীতা পড়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে নিউ টেস্টামেন্ট পড়েছে এক সময় নাম ধর্মযাজক এবং পন্ডিতেরা আমাকে ভাব বলতো এবং শুধু বলতো নয় যখন তাদের সাথে ডিসকাস আলোচনা হতো তখন তারা বলতো যে আপনি বাইবেল মুখস্থ করে নিয়েছেন আপনার বেদ মুখস্থ আছে গীতা মুখস্থ আছে আমি বলতাম যে আমার তো কোরআনই মুখস্থ নেই যে এখনো আমার কোরআন পূর্ণ কোরআন মুখস্থ নেই সেখানে অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ নেই এখন আমার প্রচুর মন্ত্র এবং শ্লোক মুখস্থ আছে তবে অনেকে আবেদন করলেন আমি তা বলি না আর আপনারা হয়তো মনে মনে ভাববেন যে ফাইজি সাহেব হয়তো ভুলে গিয়েছেন তার জন্য হয়তো বলছেন না বক্তব্যের সময় আমি বলবো না ইনশাল্লাহ তবে কেউ যদি মনে করেন যে ভুলে গেছেন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা পাঁচ থেকে দশ জন এরকম লোক নির্ধারণ করবেন আর তারপর আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন যে আমার সেগুলো এখনো জানা আছে কি নাই তাহলে বলবেন যে কেন ভুলে গিয়ে কেন বলি না বক্তব্য কেন রাখি না জনগণ যেখানে ব্যাপক ইন্টারেস্ট নেন মানে পবিত্র কোরআন এবং সুন্না পবিত্র কোরআন এবং সুন্নার যদি কেউ বক্তব্য পরিবেশন করেন তাহলে সেই বক্তব্যটাও অনেক সময় গৌণ হয়ে যায় যখন অন্যান্য ধর্মগ্রন্থ বা আধুনিকতা থেকে কিছু দৃষ্টান্ত মডার্ন কিছু দৃষ্টান্ত পেশ করা হয় তখন আমরা পবিত্র কোরআন সুন্নাকে গৌণ হিসেবে দেখে থাকি এটা কাম্য নয় ভাই সকল আমি আপনাদের বললাম যে আমি এই সবগুলো অন্যান্য ধর্মগুলো তখন পড়েছিলাম যখন ইসলাম সম্পর্কে বেশি জানতাম না যখন ইসলাম সম্পর্কে জানলাম ইসলাম সম্পর্কে বুঝলাম ইসলাম সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করলাম তখন সেই সব জিনিসগুলো বলা মূলত ছেড়েই দিয়েছে অবশ্যই এখনো যদি হ্যাঁ পন্ডিতের সাথে ফেস টু ফেস আলোচনা হচ্ছে নাম ধর্মদাতকের সাথে ফেস টু ফেস আলোচনা হচ্ছে কেবলমাত্র সেই সময় কিছু তুলে ধরি তবুও সেখান থেকে দাবার দাবার মূল লক্ষ্য উদ্দেশ্য নয় পবিত্র কোরআন এবং সুন্না থেকে এই দাবার তাদের সম্মুখে পরিবেশন করি খুব যখন তারা হাড় ধর্মী করে জিদ করে আমার আমার আপনার আপনার আমারটাই শ্রেষ্ঠতম একমাত্র সেই ক্ষেত্রেই তখন তুলে ধরি যে পবিত্র কোরআন ব্যাধিত সুন্না ব্যাধিত পৃথিবীতে অন্যান্য যা ধর্ম আছে তা বাতিল সেই ধর্মগ্রন্থ থেকেই সেটা তখন তুলে ধরা হয় ভাই সকল আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের যে আয়ত্ত তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা তুলে ধরছি আপনাদের কাছে আমার বিন্দু অনুরোধ আমাদের শেখ আব্দুর রাজ্জাক আবুল্লাহ আবেদন করেছেন যে আমরা কালকে হজরের নামাজে যখন সমাপ্তির ঘোষণা দেব হজরের নামাজের পরে আমরা যখন যে সময়ে সমাপ্তির ঘোষণা দেব সেই সময়ে আপনারা যাবেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আমিও করছি যে এত কষ্ট ত্যাগ করে যখন এই সভাতে এসেছে তখন ইনশাল্লাহ আমরা প্রত্যেক আলোচকের আলোচনা শুনব প্রত্যেক বক্তার বক্তব্য শুনব যদি আমি ভারত থেকে এসেছি আমি মনে করি আপনাদের এই বাংলাদেশের মাটিতে পবিত্র করান এবং সুন্নাথ এত মহাপণ্ডিত আছে যা আমার কল্পনার বাইরে ডক্টর রুদাউল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ যেমন মুজাফারবিন মসজিদের আজকে ফেসবুক ইউটিউবে অনেকে এরকম এ শুনছেন তো ডক্টর রিদাউল্লাহ হাফিজাহুল্লাহ তার যদি বক্তব্যগুলো তিনি নিজেও বলছিলেন যে বক্তব্যগুলো মদিনা ইউনিভার্সিটিতে এই মসজিদে নবাবিতে যে তার দিতেন মানুষ যে তৈরি করতেন প্রকৃত মানুষ গড়া যে কাজ করেছিলেন আমি সেখানে প্র্যাকটিক্যাল ফিল্ডে উপস্থিত ছিলাম ওখানে যে কয়েকদিন ছিলাম একসাথে নাস্তা খাওয়া দাওয়া করতাম সেই প্রেক্ষাপটে দেখেছি কতটা পরিশ্রম করেছিলেন কিন্তু তার বক্তব্য গুলো সেই সময় যেমন মুজাফর মুজাফর সাহেবের আপনার সৌদির একজন দায়ী মুজাফর আছেন তার যেমন বক্তব্য ফেসবুক ইউটিউবে আপনারা দেখছেন যদি ডক্টর রেজাউল্লাহ সেই সময়ে যদি বক্তব্য থাকতো তাহলে হয়তো আজকে আমাদের ধরা ছড়া নাগালের বাইরে থেকে দিতেন ডক্টর রেজাউল্লাহ কিন্তু এটা আল্লাহ তাল্লাহ দিচ্ছে যে আমাদের মাঝে তিনি কাজ করবেন এই ধরনের আরো অনেক কিন্তু আছেন আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে শেখ আব্দুল রাজাক সহ তার কয়েকজন স্বনামধন্য পুত্রের বক্তব্য শুধু বক্তব্য প্রচলিত বক্তব্য নয় পবিত্র কোরআন এবং সন্ন্যার জ্ঞান গর্ভ আলোচনা আমি নিজেও মাঝে মাঝে তাদের বক্তব্যগুলো শুনে অনেক অভিভূত হই এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাদেরকে তার হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শে আদর্শিত দান করা সুরা আসর পবিত্র কোরআনে একশো চোদ্দটি সুরা আছে যে সুরাটি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছে এই সুরাটি হল একশো তিন নম্বর সুরা অত্র সুরায় তিনটি আয়াত আছে অধিকাংশ মুফাসিরিনে কেরামের মতে এ সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা বলেন সময়ের শপথ সিংহভাগ মফাসিরা কেরাম এখানে আসর বলতে সময় যোগ ভাবা তৈরি নিয়েছে তবে কেউ কেউ আসরের সলাপ নিয়েছে নামাজের মতো আসরের সলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সময়ের শপথ করেছেন আল্লাহ তালা সময়ের শপথ আল্লাহ করেছেন আল্লাহ তার সৃষ্টির মধ্যে থেকে যার ইচ্ছা তিনি শপথ করতে পারেন কিন্তু আমার আপনার জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করা বৈধ নয় আমরা অনেকে ছেলের মাথায় হাত দিয়ে শপথ করি অলি আউলিয়া নামে শপথ করি আবদুল্লাহ রহমান রবিল্লাহ আনহ একদা এক ব্যক্তিকে দেখলেন যে কাবার শপথ করছে মসজিদে হারামের শপথ করছে তখন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মসজিদে হারামের শপথ করো না আল্লাহর শপথ করো যদি শপথ করতেই হয় কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন মান হালাফা বেগাইল্লাহি ফাকাদ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করে সে শির করে শোনানে আবেদন হাদিস নম্বর তিন হাজার দুশো একান্ন অতএব আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই আমাদের জন্য শপথ করা বৈধ নয় তবে আল্লাহ তালা তার সৃষ্টির মধ্যে থেকে যার ইচ্ছা তিনি শপথ করতে পারেন আল্লাহ তালা সময়ের শপথ করলেন মূলত সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই একটু পূর্বে আমরা শুনছিলাম যে এক এক মুহূর্ত এক এক মুহূর্তের জন্য ক্রিয়ামতের দিনে আমাদের আফসোস করতে হবে যে ওই সময়ে যদি আমরা আল্লাহর ইবাদত করতাম অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে সময় কাল এ কাল আমার আপনার জন্য এ কাল আমার আপনার জন্য আল্লাহ তালার জন্য না আল্লাহ তালার জন্য তো সবই বর্তমান আর আমাদের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ বর্তমানের সময় অতি নগণ্য এই যে নগণ্য কথাটা বললাম এই কথাটাই হয়ে গেল এখন অতীত যা বলিনি তা ভবিষ্যৎ বর্তমান এই বর্তমান সময়টুকু সময়টুকু অত্যন্ত নগণ্য এজন্য সময়ের গুরুত্ব আরোপ করতে গিয়ে সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তারা সময়ের শপথ করেছেন সময়ের শপথ এটা হলো শপথের জবাব এটা হলো কাসামের জবাব শপথের জবাব নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ এই কসমের শপথের জবাবে দুই দুটি গুরুত্বপূর্ণ তাগিদের শব্দ নিয়ে এসেছেন একটা হলো ইন্না অবশ্যই আর তারপরে আবার ভাইয়ের উপরে লাম তাগিদ ইন্নাল ইনসান আলাফে অবশ্য অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইনসান শব্দটি এক বচন কিন্তু আলিফ লাম ইসনেক রাখে এর দ্বারা সমস্ত মানুষ যত মানুষ আছে সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন যে তারা ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর অর্থপর কারা ক্ষতির মধ্যে নেই কারা ক্ষতিগ্রস্ত নেই সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা উল্লেখ করছেন যারা চারটি গুণের অধিকারী হবে তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লামিনা আমানু এক নম্বর হলো ইমান দুই নম্বর হল সৎ কর্ম কথা অসবিল হক তিন নম্বর হল হকের সত্যের এক অপরকে উপদেশ অথবা সবির সব আর চার নম্বর হলো এক অপরকে ধৈর্যের উপদেশ প্রথম দুটি হলো আত্মসংশোধন নিজের সংস্কার এবং সংশোধন আর শেষের দুটি হল অন্যের সংস্কার এবং সংশোধন এই চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয় আমরা দেখব যে এই চারটি গুণ আমরা অর্জন করতে পেরেছি কি পারিনি যদি এই চারটি গুণ আমাদের মধ্যে থেকে থাকে তাহলে পার্থিব জগতেও আমরা সফল আর আখেরাতেও আমরা সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ কেউ তিনটি গুণাবলী অর্জন করেছে সৎ কর্ম করেছে এক অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এক অপরকে হকের উপদেশ দিয়েছে কিন্তু তার ইমান নেই কিন্তু তার ইমান নেই তিনটি গুণাবলী অর্জন করেছে এই তিনটি গুণাবলী যদি কারো থেকে থাকে তাহলে সেই ব্যক্তি কি আখেরাতে পরিত্রাণ পাবে কি বলছেন সেই ব্যক্তি আখেরাতে পরিত্রাণ পাবে না কারো ইমান আছে কারো ইমান আছে সৎ কর্ম নেই সেই ব্যক্তি আখেরাতে পরিত্রাণ পাবে অত আয়াত স্পষ্ট বলে দিচ্ছে চারটি গুণাবলী অর্জন করতে হবে এই চারটি গুণাবলী যাদের মধ্যে আছে তারা পরিত্রাণ পাবে আলহামদুলিল্লাহ আমাদের ইমান আছে আর আমরা সৎ কর্ম করছি হকের এক অপরকে উপদেশ দিচ্ছি ধৈর্য ধারণের এক অপরকে উপদেশ দিচ্ছি ইমান বলতে কি শরীয়তি ইমান অহিভিত্তিক ইমান পবিত্র কোরআন এবার সুন্নার আলোকে যে ইমান সেই ইমানের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে আমরা সিংহভাগ বর্তমানের মুসলমান ফেসে যাব শুধু আল্লাহ আল্লাহ বলাটা ইমান নয় ইবলিশ শয়তান বলতো আল্লাহ একটা কথা খুব ভালোভাবে জেনে রাখবেন ইবলিশ শয়তান কিন্তু নাস্তিক নয় ইবলিশ শয়তান নাস্তিক নয় আপনার বদর প্রান্তরে বদর প্রান্তরে ওই ইবলিশ শয়তান মানুষ সুরাকাবিন মালিক বিন জোসমের রূপ ধারণ করে মুশ্রিকদের পক্ষ অবলম্বন করে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কান্দের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উপস্থিত হয়েছিল কিন্তু যখন বদর প্রান্তরে দেখল যে আকাশ থেকে ফেস্তা অবতরণ করছেন সেই মুহূর্তে ইবলিস শয়তান যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছিল যখন একজন মুশ্রিক যুবক সে সুরাকা মালিক মনে করে তার হাতটাকে ধরে নিয়েছিল চেপে তখন সে তার বুকে ঘুষি বলেছিল ইন্নি আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি তিনি কঠোর শাস্তি দাতা সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত বদর প্রান্তরে এসে মোহাম্মদ সাল্লামের যুগে হয়ে এসে বলছে আমি আল্লাহকে ভয় করি ইবলিস নাস্তিক নয় আল্লাহকে বিশ্বাস করে তারপরে ওই ইংলিশ কোথায় যাবে জাহান নামে যাবে যদি পবিত্র কোরআন অধ্যায়ন করেন তাহলে পবিত্র কোরআনের একাধিক জায়গাতে দেখবেন সুরাতুল মমিনুন তেইশ নম্বর সুরার চৌরাশি থেকে উননব্বই নম্বর আয়াত এবং সুরা আনকাবত উনত্রিশ নম্বর সুরার একষট্টি ও তেষট্টি নম্বর আয়াত সুরা লোকমান একত্রিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত যেখানে মুর্শেকদের জিজ্ঞেস করতে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে তাদের জিজ্ঞেস করো আকাশমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টাকে রুচিদাতাকে আকাশমন্ডল ও ভূমন্ডল নক্ষত্র গ্রহরাজকে অধীনস্থ করে দিয়েছেন সার্বভৌম ক্ষমতার অধিকারীকে আশ্রয়দাতাকে যার উপরে কেউ কোনো আশ্রয়দাতা নেই মুশেকরা এক বাক্যে বলে থাকে আল্লাহ তো মুশেকরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে এমনকি আব্দুল্লাহ বলছেন যে মুশ্রিকরা যখন তপ করত তখন তারা তালবিয়া পাঠ করতো মুশ্রিকদের তালবিয়া জানেন মুশ্রিকরাও তালবিয়া পাঠ আমরা তালবিয়া পাঠ করি যখন উমরা বা হজ করি লাপাইক আল্লাহুম্মা লাপাইক লাপাইক লাপাইক বলে আমরা তালবিয়া পাঠ করি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তালবিয়া পাঠ করত লা হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত তোমার কোন শরীক নাই মুশেকরা বলছে আল্লাহ তোমার দরবারে উপস্থিত কোথায় বলছে মসজিদে হারামের তাওয়াব করছে আর বলছে লব্বাই কালা শরিক রাখি আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত তোমার কোনো শরিক নেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের মুখ থেকে এই বাক্যটি শোনার পরে বললেন কাদ ওয়াইলাকুম কাদ কাদ এটাই তোমাদের জন্য যথেষ্ট আর আগে বেরো না কিন্তু মুর্শেকরা এই জায়গাতে থেমে গেল না তারা বলল আগে ইল্লা হুয়া মা তারা বলল যে একটা শরীক আগে কি বললো হুয়া মা আল্লাহ উপস্থিত তোমার কোনো শরিক নাই তারপর বলছে কিন্তু একটা শরিক একটা তোমার শরিক তবে সেই শরীরের মালিক তুমি যাকে শরীর বলছি আল্লাহ সে কোন কিছুরই ক্ষমতা রাখে না একটা শরিক করে যা তাদের আর তারপরে আবার তাকে ক্ষমতাহীন করলো যে সে কিছুরই মালিক নয় তার কোনো ক্ষমতা নেই সে উপকারও করতে পারে না অপকারও করতে পারে না বর্তমানে অনেক নামধারী মুসলমান আছে যারা করে কিন্তু আল্লাহ ব্যতীত অলি আউলিয়ার তোহাই দিয়ে যাদের ইন্তেকাল হয়েছে তাদের কাছে প্রার্থনা করে এবং এই আকিদা পোষণ করে যে তারা উপকার ও অপকার করতে পারে এদের আকিদা থেকে ওই মক্কার মুশ্রেকদের আকিরা অনেক উন্নত মানে ছিল আর তারপরেও তারা মুসলমান হতে পারেনি যদি তারা মুসলমান হতে না পারে তবে আমি আর আপনি কোন দৃষ্টিকোণ থেকে মুসলমান হব কোন দৃষ্টিকোণ থেকে ইমানদার হব যে ইমানদার হওয়া সম্ভব এক নম্বর গুণাবলী অর্জন করতে হবে ইমান ইমান কাকে বলে ইমানের বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে আমি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা প্রদান করতে গিয়ে স্বয়ং হাদিসে জিবরিল আলী সাল্লাম থেকে তার ব্যাখ্যা তুলে ধরছি জিবরিল আলী সাল্লাম একদা মানুষের রূপ ধারণ করে এসে মোহাম্মদ সাল্লাম আলী সাল্লামকে প্রশ্ন করেছিলেন আখবিরনি আনিল ইমান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি আমাকে ইমান প্রসঙ্গে বলেন ইমানটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জবাব দিয়েছিলেন হলো আল্লাহর প্রতি আনবে সময়ের প্রতি ঈমান আনবে আল্লাহর কিতাব সময়ের প্রতি ঈমান আনবে আল্লাহর নবী রাসুলের প্রতি ইমান আনবে এবং আখেরাতের পরকালের উপরে ইমান আনবে ষষ্ঠ নম্বর হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান আনবে নম্বর কোন ব্যক্তি যদি এই ছয়টি বিষয়ের উপরে ইমান আনয়ন না করে তাহলে সে ইমানদার হতে পারে প্রত্যেকটির ব্যাখ্যা বিশ্লেষণ দিলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধু আল্লাহর প্রতি ইমানের প্রসঙ্গে শুধু এতটুকু বলতে চাই আল্লাহর প্রতি ইমান শুধু আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয় আপনারা রাত্রে বক্তব্য শুনছিলেন তহিদ প্রসঙ্গে যে আল্লাহ তালার ইমানের আল্লাহ তালার প্রতি ইমানের তাৎপর্য হল যে তহিদের যে তিনটি বিভাগ রয়েছে প্রত্যেক বিভাগে আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করা তহিদুল রুহিয়া বা তহিদুল ইবাদা যাবতীয় এবাদত সংক্রান্ত বিষয়ে আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা তহিদুল রুবুবিয়া রুবুবিয়া পালন করা সৃষ্টি করা ইত্যাদি বিষয়ে আল্লাহ তালাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করা নম্বর তিন তহিদুল আসমা সেফাত আল্লাহ তালার নাম এবং গুণাবলীতে আল্লাহ তালাকে ইয়াক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করা আল্লাহ তালার প্রতি ইমান শেষের বিষয়টা শুধু ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাসের কথাটি একটু বলে দিই আজকে করোনা ভাইরাসে জর্জরিত গত পরশু দিনে শুধু হুবয় হুবেই শহরেই দুশো বিয়াল্লিশ জন মারা গেছে চীনে এই কিছুদিনের মধ্যেই তেরোশো টপকে গিয়েছে যারা এই করোনা মৃত্যুবরণ করেছে আর চল্লিশেরও অধিক করোনা ভাইরাসে আক্রান্ত অবশ্য এটা সরকারি মতে বেসরকারি মতে হিসেবটা আরো অনেক বেশি চীনের প্রেসিডেন্ট ভাবছিলেন যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদেরকে একবারে হত্যা করে দেবে মানে করোনা ভাইরাসকে আর রুখা যাচ্ছে না কিন্তু তাদেরকে হত্যা করে দিলেই কি সম্ভব আদালত অবশ্য অনুমতি দেয়নি হত্যা করে দিলেই কি সম্ভব প্রথমে তাহলে করোনা ভাইরাস এলো কি করে পুরো বিষয় নিয়ে আলোচনা করছিলাম এ প্রসঙ্গে করোনা ভাইরাস সহ যত দুরারোগ্য ব্যাধি আছে সে প্রসঙ্গে শূন্যতে বিস্তারিত আলোচনা রয়েছে আমি সেই দিকে যাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই যে ভাগ্যের প্রতি সে অমুসলিম তার হয়তো আস্থা নেই আমাদের আস্থা আছে তো তার কারণ এটা হলো রোকন এটা হলো রোকন আব্দুল্লাহ ইবনে যখন শুনলেন যে মাবাদ আল জোহানি ভাগ্যকে অস্বীকার করছে তখন তিনি বলেছিলেন তাদের কেউ যদি অহুদ পাহাড়ের সম পরিমাণ আল্লাহর পথে সোনা খরচ করে কেউ যদি বহু পাহাড়ের সম পরিমাণ আল্লাহর পথে স্বর্ণ খরচ করে আর ভাগ্যের প্রতি বিশ্বাস না রাখে তাহলে আল্লাহ তালা তার সেই বহুত পাহাড়ের সম পরিমাণ সোনাকে গ্রহণ করবেন না এগুলো হলো রোকন এই ছয়টি হলো রকম ভাগ্যের ভালো মন্দের প্রতি আর এই ভাগ্যের ভালো মন্দের ভাগ্যের ভালো মন্দের প্রতি যদি আমরা ভাগ্য এই বিষয়টিকে যদি ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে মুসলিম জাতির এই করুণ অবস্থা বর্তমানে হতো না আসমান জমিন আসমান জমিনও সৃষ্টি হয়নি আমরা তো সৃষ্টি হওয়া দূরের কথা আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে শুধু আমার আপনার সৃষ্টি না আকাশ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য লেখা হয়ে গেছে মাতৃগর্ভে যখন তিন চল্লিশ অর্থাৎ একশো কুড়ি দিন হয় মাতৃগর্ভে যখন একটা শিশুর বয়স একশো কুড়ি দিন হয় তখন ওই যে পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য লেখা হয়ে গিয়েছে সেই বিষয়টাই এখানে ওই শিশুর উপরে আবার দ্বিতীয়বার লাগু করা হয় সৈবকের হাদিস নম্বর তিন হাজার দুশো আট কিন্তু ভাগ্য লেখা হয়ে গেছে পঞ্চাশ হাজার বছর আগে আকাশ পৃথিবী সৃষ্টির সই মুসলিম এবং আবুদাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন খলাকাল্লাহ ফকুল্লা নাফসিন ফাকাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া মুসিবাতিহা ওয়া রিজকাহা আল্লাহ তাআলা প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন তার জীবন মরণ বিপদ আপদ এবং রুজি লিখে নিয়েছেন মুসলিমাবাদ হাদিস নম্বর আট হাজার তিনশো তেতাল্লিশ রসুল্লাহ সাল্লাম কি বললেন প্রত্যেক জীবকে সৃষ্টি করা হয়েছে তার মরণ ও জীবন তার বিপদ আপদ এবং তার রুচি লেখা দেওয়া লিখে দেওয়া হয়েছে আমার আপনার এক সেকেন্ড আগে মৃত্যু হতে পারে না সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি মনে করে সাহেবের এক সেকেন্ড আগে হেইলি সাহেবের যে আয়ু নির্ধারণ আছে আয়ু নির্ধারিত আছে সেই নির্ধারিত আয়ু থেকে এক সেকেন্ড আগে তাকে মেরে ফেলবো এটা সম্ভব নয় আর সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে মনে করে এক সেকেন্ড আয়ু ফেইলি সাহেবকে বেশি মেরে দেবো এটাও সম্ভব নয় একটা দানা যদি কমিয়ে দেবো কেউ মনে করে এটাও সম্ভব নয় আর একটা দানা যদি বেশি খাওয়া মনে করে এটাও সম্ভব নয় যে বিপদ আপাত ভাগ্যে লেখা নেই সেই বিপদ আপাত পৌঁছাতে পারে না আল্লাহ তাআলা বলেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দেন যে যা লেখা নাই তা আমাদের পৌঁছাতে পারে না সূরা তওবা নয় নম্বর সূরা 51 নম্বর আয়াত তাহলে এত ভয় কিসের রুজি সন্ধানের জন্য রুজি সন্ধানের জন্য এত মিথ্যাচার ধোকাবাদী কারচুপি জালিয়াতি কেন অসৎ পদ্ধতি অবলম্বন করছি কেন ধৈর্য ধারণ করলে ভাগ্যে যাহা লিখিত আছে বৈধ পদ্ধতিতে আসবে জেনে রাখবেন আর অধৈর্য হলে অবৈধ পদ্ধতিতে আপনার কাছে সেই রুচিটা আসবে কিন্তু রুচিটা ততটাই আপনার কাছে যাবে যতটা আপনার ভাগ্যে লেখা আছে একটা দান অতিরিক্ত যেতে পারে না ভাগ্যের প্রতি আমাদের বিশ্বাস নাই আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে স্বতন্ত্র হল তাদের কথা যারা ইমান আনয়ন করেছে ইমান নম্বর দুই সৎকর্ম সৎকর্ম কি আমি আপনি যাকে সৎ কর্ম তা সৎ হতে পারে না যদি তা শরীয়ত সমর্থিত না হয় যদি ওহি ভিত্তিক না হয় সৎ কর্ম ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না তা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুবাক্যে সম্পাদিত হবে যে এই বিষয়টা অত্যন্ত আমরা অনেকে এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি না সৎকর্ম কুরবানি শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত নয় কুরবানি শরীয়ত সম্মত এটা একটা সৎকর্ম কিন্তু সেটাই যদি আনবপূর্ণ আনুগত্য না হয় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আল বারাবিন আজিম রাহুল্লাহ বলছেন আল বারা বারাবিন আজিম রবিল্লাহ তালান বলছেন তার মামু আবু বর্দা বিন নিয়া রবিল্লাহ তালান তার কুরবানির লালিত পালিত পশুটাকে কুরবানির দিনে ঈদের নামাজের আগে জবাই করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ঈদের দিনে ঈদ মাঠে সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করলেন ঈদের সালাত আদায় করলেন অর্থপাত খুব প্রদান করতে গিয়ে বললেন মান সাল্লাহ সালাতারা মানা সাকা রুসুকারা ফাঁকা দাসাবার নুসুক যে ব্যক্তি আমাদের নাই সলাত করলো এবং আমাদের নাই কুরবানি করলো তার কুরবানি হলো আর যে ব্যক্তি সলাতের আগে কুরবানি করেছে নামাজের আগে কুরবানি করেছে তো তার তার নামাজের আগে হয়ে গেছে ওয়ালা আলাহ তার কুরবানি হয়নি আবু বুদ্দাবিন নিয়ার তার হয়ে গেলেন আল্লাহ রাসুল আমি মনে করেছি সাহাবির কথাটা ভালোভাবে লক্ষ্য করুন আব্দুল্লাহ বিন নিয়ার তিনি বলছেন আল্লাহ রাসুল আমি মনে করেছি আজকে পানাহারের দিন আমার কুরবানির ছাগলটা জবাই করেছি আর জবাই করার পরে আমি নিজে খেয়েছি শুধু নিজে খেয়েছেন তাই নয় ও আতাম কাহালি বা জিরানি পরিবার বর্গকে খাইয়েছেন পরিবার বর্গকে নিয়ে খাবেন এটা তো স্বাভাবিক পাড়া প্রতিবেশীর মুখে সেই কুরবানির মাংস তুলে দিয়েছেন তিনি বলছেন আমি নিজে খেয়েছি পরিবারকে খাইয়েছি পাড়া প্রতিবেশীর মুখে কুরবানির মাংস তুলে দিয়েছি তার লক্ষ্য উদ্দেশ্যটা কত ভালো কত মহৎ যে কুরবানি জবাই করে নিজেই খেয়ে পরিবারকে নিয়ে খেয়ে ঈদের মাঝে আসেননি বরং পাড়া প্রতিবেশকে খাইয়ে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছেন ঈদের দিন হলো আনন্দ উৎসবের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সাতলাহাম তোমার কুরবানির ছাগল গোষ্ঠের ছাগলে পরিণত হয়েছে কুরবানির নাকি পাবে না কুরবানির শরীর সম্মত কুরবানির দিনেই জবাই করেছেন কুরবানির ছাগল ইয়ামুন নাহারে জবাই করেছেন দশ জুল হিজ্জা জবাই করেছেন তা সত্ত্বেও আবু বুর্দাবিন নিয়ার রাতিল্লাহ তালা আনহর এটা কুরবানি হলো না তর্কের খাতিরে যেদিন তার জন্ম হয়েছে সেই দিন থেকেই নামাজ পড়ছেন তবুও নতুন নামাজি না চল্লিশ বৎসর থেকে নামাজ পড়ছেন চল্লিশ বৎসর থেকে বললেন মা মুত্তা ওয়া ফুতিরা আলাইহা আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যেত যে এভাবেই তুমি নামাজ আদায় করতে থাকতে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম যার ওপরে সৃষ্টি হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে যে ফিতরাতের ওপরে সৃষ্টি করা হয়েছে তার উপরে তোমার মৃত্যু হতো না মুসলাম আহমদ হাদিস নম্বর তেইশ হাজার দুশো আটান্ন হাদিসটি সংক্ষিপ্ত আকারে বোখারিতেও রয়েছে হাদিস নম্বর সাতশো একানব্বই এবং আটশো আট জি তো শুধু সাত কর্ম নিজে কিছু ভাবলেই সেটা সৎ হতে পারে না দুটি বিষয় এক নম্বর সেটা কোরআন এবং সুন্না সমর্থিত সৎ হতে হবে দ্বিতীয় নম্বর সেই সৎ আমলটার বাস্তবায়ন হতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে কোন হুজুরের পদ্ধতিতে নয় কোন ইমানের পদ্ধতিতে নয় কোন পীর মুক্তি বক্তার পদ্ধতিতে নয় এটা হতে হবে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অসল্লু কামার আলিতুল মুসল্লি সহি বকরে হাদিস নম্বর সাতশো ছশো একত্রিশ তো ইমান এবং সৎকর্ম নম্বর তিন নম্বর তিন অথবা সরবিল হক হকের এক অপরকে উপদেশ হকটা কি এ নিয়ে মুফাসিদ দীর্ঘ আলোচনা করেছেন আমি শুধু সংক্ষেপে বলি আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু আগত তাই হলো হক আল্লাহ তালা নিজেই বলছেন হক হলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে আগত অতএব তুমি অন্তর্ভুক্ত হয়ে সুরা বাকরা দুই নম্বর একশো নম্বর আয়াত আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার এক অপরকে উপদেশ তার প্রচার এবং পাবলিসিটি নম্বর চার অথবা সর্ববিশ্বাস ধৈর্যের এক অপরকে উপদেশ ধৈর্য ধারণের ধৈর্য ধারণ তিনটা পদ্ধতি দ্বারা ধৈর্য ধারণ আল্লাহ তালার ইবাদত করতে গিয়েও ধৈর্য ধারণ আপনারা প্রায় রাত্রি দুটো পর্যন্ত গত রাত্রে দুটো পর্যন্ত বক্তব্য শুনেছেন আর তারপরে ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে আবার যে ধৈর্য ধরে বক্তব্য শুনছেন নামাজ পড়লেন ফজরে সবাই অজু করতে গিয়ে কঠিন ঠান্ডা ভীষণ ঠান্ডায় অজু করলেন আল্লাহর এবাদত করতে গিয়ে এটা কষ্ট আনুগত্য করতে গিয়ে এটা কষ্ট ধৈর্য এই যে কষ্ট এই কষ্টের জন্য ধৈর্য আল্লাহর আনুগত্যের জন্য ধৈর্য যে দুই নম্বর হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য আজকে কিছু মানুষের যাদেরকে বর্তমানে বলা হচ্ছে সভ্য আসলে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এটাকে একটু ভাবেন তাহলে এরা হলো অসভ্য একটা বিষয় বলবো না আপনার ইতিহাসে পড়ানো হয় বর্বরতার যুগ আদিম যুগ যে অসভ্যতার যুগ যখন মানুষ সভ্যতাকে জানত না মানুষ গাছের পাতা ছাল দিয়ে নিজের শরীরকে ঢাকত আমরা বলছি সভ্যতার যুগ আস্তে আস্তে এলো মানে ইতিহাসের প্রচলিত যে ইতিহাস এই ইতিহাসের ভিত্তিতে আমরা বলি যে আস্তে আস্তে মানুষ সভ্যতা শিখলো মানে কাপড় পরিধান করতে শিখলো বর্তমানে আবার কি বলছে যে যত বেশি নিজেকে উলঙ্গ করে প্রকাশ করতে পারবে সে তত বেশি সাহসী সভ্যতা আসলে মানসিকতার যখন মানসিকতার যখন বিকৃতি ঘটে মেন্টালিটি যখন দোষ হয় তখন কোনটা সভ্যতার কোনটা অসভ্যতা কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই পার্থক্য করার বোধটুকু তখন আর থাকে না পার্থক্য করার এই বোধটুকু তখন থাকে না তো ধৈর্য পাপ কাজ করা থেকে এই দিনেও আমাদের মন চাই একটু আনন্দ উৎসব করি যে সাময়িকভাবে আনন্দ উৎসব করে পার্কে যাই কোনো মেয়েকে নিয়ে হাত ধরে ঘোরাফেরা করে কিন্তু এই পাপ কাজ করা থেকে বিরত কেন হচ্ছে এই পাপ কাজ করা থেকে বিরত হচ্ছে আল্লাহ তালার ভয়ে যে যা কিছু করছি এখানে আল্লাহ তালা আমাকে আপনাকে দেখছে আল্লাহ তালা আমাকে আপনাকে দেখছে পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য নিজের নাচকে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর বিপদ আপদে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বলছেন ওয়ালানাকুম ওয়ালানাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমি তোমাদেরকে পরীক্ষা করব শস্য ফল ক্ষয়ক্ষতি জীবনের ক্ষয়ক্ষতি ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ তালা বলছেন যে তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদের শুভ সংবাদ সুরা বাকারা দুই নম্বর সুরা একশো পঞ্চান্ন নম্বর আয় সুরা বাকারের একশো তিপ্পান্ন নম্বর আয়তে ধৈর্য সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য ধারণ করা এটা সবাই এটা পারে না যারা মহা মহা সৌভাগ্যবান তারাই কিন্তু এই ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়াহ ইদফা বিল্লাতি হাসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু আলিউন হামিম ভালো মন্দ সমান হতে পারে না মন্দকে উৎকৃষ্টতর ভালো দ্বারা প্রতিহত করো মন্দকে মন্দের বৃদ্ধাচরণ করো মন্দের মন্দের প্রতিবাদ করো মন্দকে মিটিয়ে দাও ভালো দ্বারা তাহলে দেখবে তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা আছে দুশ্মনি আছে সে অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে আল্লাহ বলছেন আর এর অধিকার তারাই হয় যারা ধৈর্য ধারণ করেছে মন্দের প্রতিবাদ উত্তম পন্থায় যে সে করতে পারে না আপনার সাথে কেউ অন্যায় ব্যবহার করছে আপনার সাথে কেউ দুর্ব্যবহার করছে আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে আপনাকে কেউ গালি দিচ্ছে আপনাকে কেউ মারছে আপনি প্রতিশোধ নেওয়ার আপনার ক্ষমতা আছে প্রতিশোধ যখন নেওয়ার ক্ষমতা নাই তখন আপনি তো ধৈর্য ধারণ করছেন যে প্রতিশোধ নেওয়ার তো ক্ষমতা নেই আরে এটা আসল ধৈর্য নয় এটা আসল ধৈর্য নয় আপনার আসল ধৈর্য প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে তারপরেও আপনি প্রতিশোধ নিচ্ছেন না একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং তার সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে তার মন্দের প্রতিবাদ ভালো পন্থায় দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ওয়ামা ইলাক্কাহা ওয়ামা ইলাক্কাহা ইল্লা যু এর অধিকারী তারাই হয় যারা মহা সৌভাগ্যবান সূরা হামিম সাদ্দা একচল্লিশ নম্বর সূরা চৌত্রিশশো পঁয়ত্রিশ নম্বর আয়াত তো ধৈর্য ধারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জি বিপদ আপদ যখন আমার আপনার সামনে উপস্থিত হবে প্রথম ঝটকাতে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে একদা রসুল্লাহ সাল্লাহ আলি এক মহিলাকে কবরের পাশে দেখছেন যে কাঁদছে তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইত্তাকিল্লা ওয়াসবিরি ইত্তাকিল্লা ওয়াসবিরি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো আর ওই মহিলা তৎক্ষণাৎ বলছে আমার যা বিপদ ঘটেছে আপনার ঘটলে না তা আপনি বুঝতেন আমার যা বিপদ ঘটেছে এই বিপদটা আপনার ঘটলে না আপনি বুঝতে পারতেন বিপদ তো হয়েছে আমার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম চলে গেলেন সেই মহিলাকে বলা হলো যিনি এই কথাটি বললেন তাকে তুমি চিনতে পেরেছ বললো না বলে ইনি হলেন রসুল্লাহ সাল্লাম সেই মহিলা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে সেই সাহাবি সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে এলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরজায় কোনো গেটম্যান ছিল না আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সিকিউরিটি এতটা গতকালকেই সারা গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী পেশ করেছেন প্রতিদিন এক কোটি বাষট্টি লক্ষ টাকা খরচ হচ্ছে কিসের জন্য গেট ম্যানের জন্য সিকিউরিটির জন্য প্রতিদিন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য এক কোটি বাষট্টি লক্ষ টাকা গেটম্যানের জন্য খরচ হচ্ছে সিকিউরিটির জন্য খরচ হচ্ছে আর পৃথিবীর সব থেকে মহান ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দরজায় দেখলেন এই মহিলা যে গেটম্যান নেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ রসুল আমি আপনাকে চিনতে পারিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইন্দামা সাবর ইন্দা সাদবাতিল উলা প্রথম ঝটকাতেই হলো ধৈর্য ধারণ চিনতে পারা না পারা এটা বড় ফ্যাক্টর নয় নম্বর বারোশো তিরাশি এবং তেরোশো দুই ফল কথা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সে মুশ্রেক হোক কাফের হোক আল্লাহ দ্রোহী হোক আস্তিক হোক এবং নাস্তিক হোক সকলেই ক্ষতির মধ্যে রয়েছে তবে কেবলমাত্র আস্তিকদের মধ্যে নাস্তিক না কাফের না মুশরিক না যারা আস্তিক যারা ইমানদার এই ইমানদারদের যাদের চারটি গুণ আছে এক ইমান দুই সৎ কর্ম নম্বর তিন হকের এক অপরকে উপদেশ পবিত্র এবং সুন্নার এক অপরকে উপদেশ এবং চার এক অপরকে ধৈর্য ধর্মের উপদেশ এই চারটি গুণ যাদের আছে তারাই প্রকৃত সফল তারাই প্রকৃত মুক্তি পাবে তারা ক্ষতির মধ্যে নেই তারা ক্ষতিগ্রস্ত নয় সুতরাং আল্লাহ তালা আমাদের সকলে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করেন আমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে সেই দুর্বলতাগুলো আমরা সারিয়ে নিব পবিত্র করার এবং সুন্নার আলোকে প্রকৃত অর্থে যে ইমান সেই ইমান আমরা আনয়ন করব এবং সৎ কর্ম করব এবং এক অপরকে ধৈর্যের উপদেশ দেব হকের উপদেশ দেব নিজেও সেইগুলো আমরা বাস্তবায়ন করতে থাকবো এই চারটি গুণ যদি আমরা এক অপরে অবলম্বন করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপরে রহমত এবং শান্তি বর্ষিত হবে আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকে প্রকৃত অর্থেই এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করেন আমিন আকুল কাউলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু